আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের ভিডিওটিতে আমরা আরব দেশে আঞ্চলিক ভাষায় কর্মস্থলে কাজ সম্পর্কে বাক্য ও শব্দার্থ শিখব তাহলে চলুন শুরু করি কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট থাকলো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না আপনাকে কেউ ডাকলে তখন যদি আপনি কাজে থাকেন তাহলে আপনি বলবেন আমি এখন কাজ করছি বা এখন আমি কাজে আছি আমি এখন কাজে আছি আলহিন আনা সৌই সগল আলহিন আনা সৌই সগল আলহিন এখন আনা আমি সৌই অর্থ করা আর সগল অর্থ কাজ আমি ব্যস্ত আছি এর আরবি হবে আনা ফি মশগুল আনা ফি মশগুল মশগুল অর্থ ব্যস্ত আপনি যদি দুটো বাক্য একসাথে বলতে চান তাহলে হবে আমি এখন কাজ করছি এখন আমি ব্যস্ত আছি তাহলে এটা আরবিতে বলবো আলহিন আনা সৌই সুগোল আনাফি মশগুল আলহিন আনা সৌই সুগোল আনাফি মশগুল কত সময় লাগবে আরবিতে হবে কাম ওয়াক্ত আবগা কাম ওয়াক্ত আবগা কাম কত ওয়াক্ত সময় আর আবগা অর্থ লাগবে সম্ভবত আধা ঘন্টা এর আরবি হবে মুমকিন আবগা নুস সা মুমকিন আবগা নুস সা অর্থ সম্ভবত আধা ঘন্টা লাগবে মুমকিন আবগা নুজ সা আ মুমকিন অর্থ সম্ভবত আবগা লাগবে নুজ অর্থ অর্ধেক বা আধা সা আ অর্থ ঘন্টা আমি কাজ শেষ করেছি এখনই ফিরে আসবো এর আরবি হবে আন্না খাল্লাস সগল আন্না খাল্লাস সগল আনা এরজা আলহিন আনা এরজা আলহিন আনা খাল্লাস সগল আনা এরজা আলহিন অর্থ আমি কাজ শেষ করেছি এখনই ফিরে আসব আনা আমি খাল্লাস অর্থ শেষ করেছি খালাস অর্থ শেষ আর খাল্লাস অর্থ শেষ হয়ে গেছে পাস্ট টেন্স সকল অর্থ কাজ এরজা অর্থ ফিরে আসা আলহীন অর্থ এখন এখানে পরিষ্কার করো এর আরবি হবে সই তন্দীপ হেনা সৌই তন্দীপ হেনা সৌই অর্থ করা তন্দীপ বা নাদিফ অর্থ পরিষ্কার হিনা অর্থ এখানে এটা এখান থেকে নিয়ে যাও আরবি হবে শিল হাদা মিন হেনা শিল হাদা মিন হেনা শিল অর্থ নেও বা নিয়ে যাও হাদা অর্থ এই মিন অর্থ থেকে হিনা অর্থ এখানে আমাকে সাহায্য করো আরবি হবে সৌই মোসাদা আনা সৌই মোসাদা আনা অথবা সয়ের সঠিক আরবি হবে সাআদনি সাআদনি অর্থ আমাকে সাহায্য করো সাদ অর্থ সাহায্য আর সাদনি অর্থ আমাকে এই নি শব্দটাই আমাকে বোঝাবে সাআদনি অর্থ আমাকে সাহায্য করো এটাই সঠিক আরবি এটা কিভাবে করব এর আরবি হবে কেপ সৌই হাদা অথবা কেপ বা সৌই হাদা ভবিষ্যৎকাল বলতে গেলে ভার্বের আগে বা যুক্ত করতে হয় তাই কেপ বা সৌই হাদা হবে ভালোভাবে কাজ করো এর আরবি হবে সৌই সগোল কোয়েস সৌই অর্থ করা সগল অর্থ কাজ কোয়েস অর্থ ভালো বা ভালোভাবে তাড়াতাড়ি কাজ করো এর আরবি হবে ইয়াল্লা সুগুল সুরাসুরা ইয়াল্লা সুগুল সুরাসুরা অ্যারাবিয়ানরা কথায় কথায় ইয়াল্লা বলে তবে তাড়াতাড়ি কাজ করার ক্ষেত্রে ইয়াল্লা শব্দটা তারা বেশি ব্যবহার করে সুগুল অর্থ কাজ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি এদিক সেদিক যেও না আরবি হবে মাফি রোহ মিন্নে মিন্নে মাফি রোহ মিন্নে মিন্নে অথবা মাফি রোহ কিদা কিদা মাফি অর্থ না রোহ অর্থ যাওয়া আর মিন্নে মিন্নে অর্থ এদিক সেদিক আবার কিদা কিদা অর্থ এদিক সেদিক আমার তিনজন লোক লাগবে আনা আবগা তালাতা নফর আনা আবগা তালাতা নফর আনা আমি আবগা লাগবে তালাতা তিন নফর লোক বা মানুষ কাজ শেষ হয়েছে নাকি বাকি আছে এর আরবি হবে সগুল খালাস ওয়াল্লা বাগি সগুল খালাস ওয়াল্লা বাগি অর্থ কাজ শেষ হয়েছে না বাকি আছে সকল কাজ খালাস অর্থ শেষ বাকি অর্থ বাকি আছে শেষ হয়নি একটু বাকি আছে এর আরবি হবে মোখালাস বাগি সোয়াইয়া মোখালাস বাগি সোয়াইয়া অর্থ শেষ হয়নি একটু বাকি আছে মোখালাস অর্থ শেষ হয়নি বাগি অর্থ বাকি আর সোয়াইয়া অর্থ একটু আমি তোমার সাথে যাব এর আরবি হবে আনারোহ মাক আনারোহ মাক আনা আমি রোহ যাওয়া মা আক অর্থ তোমার সাথে মা অর্থ সাথে আর মা আক শেষে যে একটা ক যুক্ত হয়েছে এই ক হয়েছে আপনার বা তোমার আমার একটু কাজ আছে এর আরবি হবে ইন্দি ফি সোয়াইয়া সুগল ইন্দি ফি সোয়াইয়া সুগল ইন্দি অর্থ আমার নিকট ফি অর্থ আছে সোয়াইয়া অর্থ একটু সুগল অর্থ কাজ এখন যেও না একটু পরে যাও এর আরবি হবে আলহিন মাইরো অথবা বলতে পারেন আলহিন লাথরো আলহিন লাথরো একটু পরে যাও বাদ সোয়ারো বাদ সোয়ারো পুরা বাক্যটা একসাথে হবে আলহেন লাত্রো বাদ সোয়ারো আমার কথা শোনো এর আরবি হবে এসমা কাল্লামনি এসমা কাল্লামনি অথবা বলতে পারেন এসমা কাল্লাম হাগ্গি এসমা অর্থ শোনা কাল্লাম অর্থ কথা আর কাল্লামনি অর্থ আমার কথা হাগ্যু অর্থ আমার কিন্তু এখানে সঠিকটা হবে এসমা কাল্লামনি এসমা কাল্লামনি সে আমার কথা শোনে না এর আরবি হবে হুয়া মা ইসমা কাল্লামনি হুয়া মা ইসমা কাল্লামনি অথবা হুয়া মা ইসমা কাল্লাম হাগ্গি সে আমার কথা শোনে না হুয়া অর্থ সে মা অর্থ না এসমা মা ইসমা অর্থ শোনে না কাল্লাম নিয়ে অর্থ আমার কথা হাগ্যে অর্থ আমার এটা এখানে রাখো এটা এখানে রাখো এর আরবি হবে হাদা খাল্লি হিনা হাদা খাল্লি হেনা হাদা এটা খাল্লি রাখা আর হিনা অর্থ এখানে তোমার কি সমস্যা আমাকে বলো এস মুশকিলা ইনতা কাল্লাম নেই এস মুশকিলা ইনতা কাল্লাম নেই অথবা বলতে পারবেন শুনো মুশকিলা ইনতা কাল্লাম নেই এস অর্থ কি শোনো অর্থও কি মুশকিল অর্থ সমস্যা ইন্তা অর্থ তুমি কাল্লাম অর্থ বলা বা কথা আর কাল্লাম নেই অর্থ আমাকে বলো তোমার কি লাগবে আমাকে বলো এস আবগা ইন্থ এস আবগা ইন্থ কাল্লাম নেই এস আবগা ইন্থ কাল্লাম নেই অর্থ তোমার কি লাগবে আমাকে বলো এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা চাওয়া ইন্থ অর্থ তুমি কাল্লাম নেই অর্থ আমাকে বলো না আমার কিছু লাগবে না এর আরবি হবে লা আনা মা আবগা সাই লা আনা মা আবগা সাই লা আনা মা আবগা সাই না আমার কিছু লাগবে না আবগা অর্থ লাগবে আর সাই অর্থ কিছু তোমার কিছু প্রয়োজন হলে আমাকে ফোন করো এর আরবি হবে ইন্থ এথা সাই সৌই টেলিফোন আনা অথবা বলতে পারেন ইন্থ এথা সাই বাদিক আলাই বাদিক আলাই ইন্থ অর্থ তুমি এহতাজ অর্থ প্রয়োজন সাই মানে কিছু সই অর্থ করা এখন নামাজের সময় হয়েছে এই কাজটি পরে করব আলহিন ওয়াক্ত সাল্লি আদা সগোল সই বাদেন আলহিন এখন ওয়াক্ত অর্থ সময় সাল্লি অর্থ নামাজ আদা এই সগোল কাজ সই করা বাদেন অর্থ পরে ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত